আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ঘুরতে খুবই পছন্দ করে আর যে কোনো ভ্রমণ পিপাসুদের কাছে আইল্যান্ড একটি পছন্দের জায়গা আমাদের এই পৃথিবীতে রয়েছে সহস্রাধিক আইল্যান্ড আর এই সব আইল্যান্ডের সৌন্দর্য মানুষকে সবসময় বিমোহিত করে রাখে এজন্য এইসব আইল্যান্ডের টানে প্রতি বছর লাখো লাখো টুরিস্ট সেখানে ভ্রমণে যায় কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন কিছু আইল্যান্ড রয়েছে যা দেখতে খুবই সুন্দর কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে অজানা রহস্য আর এই সমস্ত রহস্যের কারণে সেই সমস্ত আইল্যান্ডে যাওয়া মানুষের পক্ষে সম্ভব হয় না আর এই সমস্ত কিছু আইল্যান্ডকে সরকারের পক্ষ থেকে ব্যান করে রাখা হয়েছে সো আজকের ভিডিওতে আমি এমন কিছু আইল্যান্ডের কথা বলবো যে সমস্ত রহস্যময় আইল্যান্ডের কথা শুনে আপনার ভয়ে লোম দাঁড়িয়ে যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় স্টম্বলি আইল্যান্ড এই আইল্যান্ডটি ইতালির পাশে সিনিয়াতে অবস্থিত আর এই আইল্যান্ডটিতে রয়েছে তিনটি অ্যাক্টিভ ভলকানো যেগুলো থেকে সময় লাভা নিঃসৃত হচ্ছে আর এই ভলকানোগুলো এমন পর্যায়ে রয়েছে যে যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই ভলকানোগুলো গত পাঁচ হাজার বছর ধরে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে তারপরেও প্রচুর মানুষ এই ভলকানোর কাছে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু এখন পর্যন্ত কেউ সাকসেস হতে পারেনি তবে সর্বশেষ দুই সালে একজন হাইকার এই ভলকানোর কাছে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ওই দিনের পর থেকে ওই হাইকানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি আমাদের এ তালিকায় পরের স্থানে রয়েছে র্যাম্বি আইল্যান্ড এই আইল্যান্ডটি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে অবস্থিত এই আইল্যান্ডটি কুমিরের জন্য বিখ্যাত এই আইল্যান্ডে এত পরিমাণ কুমির রয়েছে যা পৃথিবীর অন্য কোনো আইল্যান্ডে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা এই আইল্যান্ড হয়ে ফিরে যাচ্ছিল তাদের দেশে কিন্তু প্রায় পাঁচ শতাধিক সৈন্যকে জীবন্ত খেয়ে ফেলে এই আইল্যান্ডের কুমিরগুলো আর গিনেস বুক অব রেকর্ড অনুযায়ী এটি পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর কুমিরের আক্রমণ ছিল কারণ এরকম ঘটনা এর আগে কখনো হয়নি এ পর্যায়ে আমাদের তৃতীয় স্থানে রয়েছে দ্য ফেয়ারলন আইল্যান্ড এই আইল্যান্ডটি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই আইল্যান্ডের নাম ফেরালন আইল্যান্ড হলেও এখানকার স্থানীয় লোক একে ডেভিল টিথ বলে ডাকে কারণ এই আইল্যান্ডে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো শেপ একেবারে দাঁতের মতো আর এই পাহাড়গুলো দেখতে শার্কের দাঁতের মতো আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই আইল্যান্ডের আশেপাশে এত পরিমাণ শার্ক রয়েছে যার কারণে এই আইল্যান্ডে মানুষ ভুলেও যাওয়ার সাহস করে না তবে এই আইল্যান্ডটি ভয়ঙ্কর হওয়ার আরও একটি বড় কারণ রয়েছে আর সেটি হলো উনিশশো সালে প্রায় পঞ্চাশ হাজারের মতো রেডিও অ্যাক্টিভ স্টোরেট এখানে ফেলা হয় যার ফলে ওই আইল্যান্ড ও তার আশেপাশের পানি এতটা রেডিও অ্যাক্টিভ হয়ে গিয়েছিল যে এখানে কোনো মানুষ পৌঁছালে তার মৃত্যু নিশ্চিত হয়ে যেত এ পর্যায়ের চতুর্থ স্থানে আমাদের আইল্যান্ডটি হলো কার্না আইল্যান্ড এই আইল্যান্ডটি যতটা না বড় তার থেকে বেশি অনেক ভয়ঙ্কর কারণ এই আইল্যান্ডে টাইগার স্নেক নামক এক প্রকার সাপ পাওয়া যায় আর এই সাপগুলো এতটাই ভয়ঙ্কর যে এই সাপ যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে তার মৃত্যু প্রায় নিশ্চিত আর এই সাপগুলো এই আইল্যান্ডের প্রায় সব এলাকাতেই দেখতে পাবেন তবে ভাববার বিষয় হলো এই সাপগুলো এখানে কিভাবে আসলো তা কেউই বলতে পারে না এক সময় এই আইল্যান্ডে একটি জেলখানা ছিল কিন্তু কিছু সময় পর সেই জেলখানা বন্ধ করে দেওয়া হয় এ পর্যায়ে এর পরবর্তী আইল্যান্ডটি হলো ডেথ আইল্যান্ড এই আইল্যান্ডটি ব্রিটেনে অবস্থিত এই আইল্যান্ডটিতে প্রায় দুই শতাধিক মানুষের কঙ্কাল ছড়িয়ে রয়েছে আর এই সব কঙ্কাল ওই সব কয়েদিদের যারা কোনো এক মহামারীতে মারা গিয়েছিল আর একসাথে অনেকগুলো মানুষের মৃত্যুর কারণে তাদেরকে এই আইল্যান্ডেই দাফন করা হয়েছিল আর এত বছর ধরে বিভিন্ন তুফান ও বন্যার কারণে ওই সমস্ত কঙ্কাল মাটির ভিতর থেকে বাহিরে উঠে এসেছে আর যা দেখতে খুবই ভয়ঙ্কর লাগে যার কারণে কোনো মানুষ এই আইল্যান্ডে যেতে চায় না আমাদের ষষ্ঠ নম্বরে যে আইল্যান্ডটি রয়েছে তা হলো নর্থ সেন্টিল্যান্ড আইল্যান্ড যে আইল্যান্ডটি পাহাড় থেকে দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু এর ভিতরের পরিবেশ ঠিক ততটাই ভয়ঙ্কর এই আইল্যান্ডটি ভারত মহাসাগরে অবস্থিত এই আইল্যান্ডটি ভয়ঙ্কর হওয়ার অন্যতম কারণ হলো এখানে কিছু হিংস্র মানব প্রজাতি বসবাস করে আর সেখানে কোনো আধুনিক মানুষ গেলে তারা সেখানে তাদেরকে সরাসরি আক্রমণ করে মানে আপনি যদি কখনো সেই আইল্যান্ডে যান এবং যদি তাদের সামনে পড়েন তাহলে আপনার মৃত্যু নিশ্চিত আর ওই সকল আদিবাসীরা গত হাজার বছর ধরে ওই দ্বীপে বসবাস করে আসছে মজার বিষয় হলো বাইরের পৃথিবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং বাইরের পৃথিবীর সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই তারা তাদের নিজেদের ভাষা ও সংস্কৃতি মেনে চলে যার কারণে সেখানে কোনো মানুষ পৌঁছারে এবং তাকে তারা যদি দেখে তাহলে তারা তাকে তীর দিয়ে হত্যা করে দুই সালে কিছু জেলে ভুল করে এই আইল্যান্ডে চলে গিয়েছিল যার ফলস্বরূপ ওই জেলেগুলো আর কখনো বাড়িতে ফিরে আসেনি আর এজন্য ভারত সরকার ওই আইল্যান্ডটিকে নিষিদ্ধ করে দিয়েছে আর যার কারণে পরবর্তীতে কোনো মানুষ আর ওই আইল্যান্ডে যায়নি সে বড় কথা হচ্ছে কোনো মানুষ চাইলেও ওই আইল্যান্ডে যেতে পারে না আজকের ভিডিওটি এ পর্যন্ত তো এই সমস্ত ভয়ঙ্কর আইল্যান্ডের মধ্যে কোনটি আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ